যে আজকে যদি কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না যাইতে পারে নৌকা জয়লাভ না করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ না নিতে পারে মনে রাখেন একজনও কিন্তু থাকতে পারবে না একজনও থাকতে পারবে এখানে আমরা দুই সাল দেখছি আজকে এই দেশে জঙ্গিবাদের সৃষ্টি করছে কারা বিএনপি সন্ত্রাস সৃষ্টি করছে কারা বিএনপি দুর্নীতিতে পাঁচবার প্রথম স্থান অধিকার করছে বিএনপি এটা আমাদের কথা না এটা আন্তর্জাতিক পত্রপত্রিকার কি কয় ওই যে সার্ভে করে না টাইটে বাইরেছে কাজে আজকে সেই জন্য বলতেছি এদের মুখে এইগুলো শোভা পায় না গণতন্ত্রের কথাও শোভা পায় না আর ওই যে কি কয় বিচার বহুত হত্যাকাণ্ডের কথাও এদের কাছে শোভা পায়